আল্লাহ পাক রব্বুল আলমিনের মেহরবানি আল্লাহ তালা আমাদেরকে একটি মহান মাস দান করেছেন قد أظلكم شهر عظيم এই মহান মাসের নাম হল রমজান মাস এটা বরকতময় মাস মহাবরকতময় মাস শাহরুল মুবারকুন এই মাসে আল্লাহ পাক আলমের রোজা রাখাকে ফরজ করেছেন মানুষের উপর রোজা রাখাকে আল্লাহ তালা ফরজ করেছেন অকিয়াম আলাইলি তাতাউয়া আর আল্লাহ পাক রব্বুল আলমিন এই মাসে তারাবির নামাজকে সোয়াবের কাজ বানিয়েছেন অন্য হাদিসে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ ফরমান إن الله فرض صيام رمضان وسننت لكم قيامه আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করেছেন ওয়াসালামতু লাকুম কিয়ামাহু এবং এই রাতের নামাজকে এই মাসের রাত্রের নামাজকে আমি নবীজি সুন্নত করেছি আল্লাপাক পাক রাব্বুল আলমিন মূলত সমস্ত এবাদত বন্দেবী আমরা পালন করি আল্লাপাক পাক রাব্বুল আলমিনের হুকুমে নবিরাসুলরা এসে ওই এবাদতের পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দেন কোন এবাদত কিভাবে করতে হবে কোন আমল আমাকে কিভাবে করতে হবে কোন আমল কিভাবে করলে আল্লাহ পাক আব্বুল আলমিনের দরবারে গ্রহণযোগ্য হবে এগুলো নবী রাসুলরা আমাদেরকে শিখিয়ে দেন ওসানামকুল কিয়ামাহু আর আমি নবীজি এই নামাজকে এই মাসের রাত্রের নামাজকে অর্থাৎ তারাবের নামাজকে আমি নবীজি সুন্নত বানিয়েছি মানে এটা গুরুত্ব বোঝানো মূলত আল্লাহ তালার আল্লাহ তালারই হুকুম যেমন অন্য আদিসে আসছে জাল আল্লাহ সিয়াম ও ও কিয়াম আলাইহি তাতওয়ান আল্লাহ তালার দিনের বেলার রোজাকে ফরজ করেছেন আর রাত্রের নামাজকে আল্লাহ তালাই সবের কাজ বানিয়েছেন রাতের নামাজ সবের কাজ এটা বানিয়েছেন কে আল্লাহ তালা নবীজি বলতেছে আমি নবীজি সুন্নত করেছি মানে এটা বুঝানো তাকে গুরুত্ব বোঝানোর জন্য এজন্য এই নামাজের নাম তারাবির নামাজকে সুন্নতে মোয়াক্কাদা বলা হয় এটা গুরুত্বপূর্ণ সুন্নত এই নামাজকে বলা হয় সুন্নতে মোয়াক্কাদা তারাবির নামাজ হলো সুন্নতে মোয়াক্কাদা মানে গুরুত্বপূর্ণ সুন্নত অনেকে ফরজ এবং সুন্নত বুঝে না বলিয়ে ফেলে একটা আর একটার মধ্যে অনেকে জেহেনের মধ্যে একতা চলে যায় যেহেতু পাঁচ অক্ত নামাজের মধ্যে কিছু সুন্নত আছে কিছু ফরজ আছে পাঁচ অক্ত নামাজের মধ্যে সুন্নত আছে ফরজ আছে চার অক্ট নামাজের শুরুতে সুন্নত আর শুধুমাত্র মাগরিবের নামাজে শুরুতে ফরজ ফজরের নামাজে প্রথমে সুন্নত পরে ফরজ সুন্নত দুই রাকাত তারপরে ফরজ দুই রাখাত জোহরের নামাজে প্রথম সুন্নত চার রাখাত তারপরে ফরজ চার রাখাত মাগরি আসরের নামাজে প্রথম সুন্নত চার রাখা সুন্নত আগে এটা বোঝানোর জন্য জোহরের নামাজের শূন্য চার রাকাত ফরজ চার রাকাত তারপর শূন্য দুই রাকাত আছে আবার তারপর নফল দুই রাকাত আবার আসরের নামাজে শূন্য চার রাকাত ফরজ চার রাকাত আগে সুন্নত আর মাগরিবের নামাজে প্রথমে ফরজ তিন রাকাত তারপরে সুন্নত আর এশার নামাজে আবার দেখা যায় প্রথমে শূন্য চার রাখা তারপরে ফরজ চার রাখা তো অনেকের জেহেনের মধ্যে কথা ঢুকে যায় যে শূন্য থাকে নামাজের যেহেতু নামাজের মধ্যে যেহেতু দেখা যায় সুন্নত আগে ফরজ পরে পড়তে হয় সেহেতু বোঝা গেল সুন্নতের গুরুত্ব বেশি অনেকে মনে করে আমাকে একজন প্রশ্ন করে বুঝল সুন্নত বড় না ফরজ বড় সুন্নত আগে না ফরজ আগে সুন্নত আগে না ফরজ আগে মানে বুঝাতে চাচ্ছি এটাই যে যেহেতু নামাজে দেখা যায় সুন্নত আগে পড়া হয় সেহেতু বুঝা গেল ফরজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ নামাজ হলো সুন্নত এটা বুঝাতে চাচ্ছে সে তার জেহেনের মধ্যে এটা ঢুকছে আমরা যে ফরজ নামাজ পড়ি সেজদা কাকে করি ফরজ নামাজ পড়ি আমরা কাকে সেজদা করি ফরজ নামাজের সেজদা কাকে করি বুঝেন না আমার কথা ফরজ নামাজের সুন্নত ফরজ নামাজে আমরা যে চেষ্টা করি এই চেষ্টা কার জন্য করি আল্লাহর জন্য সারদা সুন্নত নামাজের চেষ্টা কি নবীর জন্য করি সুন্নত নামাজের চেষ্টাও তো আল্লাহর জন্যই করা হয় তাহলে সুন্নত হোক আর ফরজ হোক নামাজ কার জন্য পড়া হয় আল্লাহ তালার জন্যই আবার নামাজের মধ্যে কিছু কিছু কাজ ফরজ আছে কিছু কাজ সুন্নত আছে নামাজের মধ্যে কি আছে কিছু কাজ ফরজ আছে যেমন তাকবিরে তাহারিমা ফরজ এর আগে আরো ফরজ আছে একটা উদাহরণস্বরূপ নামাজের মধ্যে তাকবিরে তাহারিমা সর্বপ্রথম তাকবির যে বলি ফরজ আর নামাজের মধ্যে আমরা যে আত্মায়াত বৈঠকে বসে দরুশ্বরী পড়ি দোয়া মাসুরা পড়ি দরুশ্বরী পড়া সুন্নত দরুশ্বরী পড়া কি সুন্নত তাহলে ফরজ আগে আসলো না সুন্নত আগে আসলো তাকবিরে তাহারিমা বললাম এটা ফরজ না তাহলে সুন্নত হোক নফল হোক ফরজ হোক যে কোনো নামাজ হোক প্রথমেই কি আল্লাহ আকবর বলি এটা ফরজ তাহলে বোঝা গেল ফরজ আগে তার কথায় সে তো প্রশ্ন করতেছে ফরজ আগে না সুন্নত আগে সে বুঝাতে চাচ্ছে সব নামাজে আর দেখা যায় সুন্নত আগে সেহেতু সুন্নতের স্তর উপরে সুন্নত উপরে আর ফরজ নিচে কিন্তু সুন্নত নামাজ পড়তে গেলে তো ফরজের দরকার সুন্নত নামাজ শুরু করতে হলেও তো প্রথমে ফরজ তাহলে এর দ্বারা বোঝা গেল কি ফরজ ফরজের মর্যাদা বেশি এগুলো আসলে ফরজ এবং সুন্নত যে বিষয়গুলা এগুলা ফুকাহায় কেরামরা মুস্তাহিদ ইমাম যারা ছিলেন যেমন ইমাম আবু আনিফা রহমতুল্লাহ আলহ ইমাম শাফি রহমতুল্লাহ আলহী ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তারা এই কোরআন এবং হাদিস গবেষণা করে আমরা তো সহজভাবে বলে দিলাম এক কথায় গবেষণা করে করছেন কিন্তু গবেষণা করতে গিয়ে কি পরিমাণ পরিশ্রম করছেন কি পরিমাণ সময় লাগছে রাতের পর রাত চলে গেছে একটা মাসলা সমাধান দিতে গিয়ে তারা গবেষণা করে দেখলেন যে কোন আমলের গুরুত্ব বেশি যে আমলের গুরুত্ব সবচেয়ে বেশি ওই আমলের নাম দিচ্ছেন ফরজ যে আমলের গুরুত্ব ফরজের চেয়ে কিছু নিচে সুন্নতের চেয়ে উপরে এই আমলের নাম দিচ্ছেন ওয়াজিদ যেমন বিতিরের নামাজ এরপরে তৃতীয় স্থানে রাখছেন সুন্নত চতুর্থ স্থানে রাখছেন নফল এইভাবে আমাদের কাছে চলে আসছে ফরজ ওয়াজিব সুন্নত নফল এই চারভাবে আমল যাই হোক তো রাবুল আলমিন রমজান মাসের ফরজ রমজান মাসের রোজা রাখাকে কি করছেন উম্মতের জন্য ফরজ করছেন সবার জন্য এখন একজন মানুষ রাখতে পারে না অসুস্থ মনে করুন একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছে অসুস্থতার কারণে সে কি করতে পারে না রোজা রাখতে পারে না অসুবিধা নাই পরে যখন সে সুস্থ হবে তখন এক রোজার পরিবর্তে আর একটা রোজা রাখবে একটা রোজার পরিবর্তে জয় রোজা যে কয়টা রোজা সে রাখতে পারে না অসুস্থতার কারণে সে কি করবে পরবর্তীতে সুস্থ হলে প্রত্যেকটি এক একটি রোজার পরিবর্তে আর এক একটি রোজা রাখবে ঠিক তেমনিভাবে মহিলাদের প্রত্যেক মাসে শরীর অসুস্থ হয় প্রত্যেক মাসে কি হয় শরীর অসুস্থ হয় অসুস্থতার সময় তারা আবার রোজা রাখতে পারে না রোজা রাখা নিষেধ নামাজ পড়া নিষেধ সেই অসুস্থতার কারণে রোজা রাখতে পারলো না নামাজ পড়তে পারলো না এখন তো নিষেধ এই জন্য পড়তে পারবে না শরীয়ত নিষেধ করে দিছে তুমি এই মুহূর্তে এই অবস্থায় রোজা রাখতে পারবে না শরীয়ত নিষেধ করে দিছে তুমি পরবর্তীতে যখন সুস্থ হবে তুমি পরবর্তীতে রোজা রাখবে তখন রমজানের সব পাবে রমজানে রোজা রাখতে পারো না অসুস্থতার কারণে রমজানের পরে যে রোজা রাখবে সেই রোজাতেও রমজানের মতো সব পাবে কারণ শরীর তোমাকে বলে দিছে যে রমজান মাসে তুমি এই মুহূর্তে রোজা রাখতে পারবে না কারণ তুমি এখন অসুস্থ শরীয়তের হুকুম মানার কারণে রমজান সারা রোজা রাখলেও আমার কি হবে রমজানের সব হবে নামাজের কাজা করতে হয় না মহিলাদের প্রত্যেক মাসে শরীরে যে অসুস্থতা হয় এই অসুস্থতার কারণে যে নামাজ চলে যায় ছুটে যায় নামাজ পড়তে পারে না নামাজ পড়া নিষেধ এই নামাজের কি করতে হয় না কাজা করতে হয় না মহিলাদের জন্য শুধুমাত্র রোজার কাজা করবে এক রোজার পরিবর্তে এক রোজা রাখবে একজন মানুষ খুবই দুর্বল বৃদ্ধ হয়ে গেছে অসুস্থ আর সুস্থ হওয়ার আশা নাই সে যে সুস্থ হতে পারবে তার কোনো আশা নাই সে কি করবে সে ফিদিয়া দিবে রোজা ফিদিয়া দিবে ফিদিয়া বলেছিলাম আমি একবার এক ফিতরা এক রোজার পরিবর্তে এক রোজার ফিদিয়া হলো একটা ফিতরার পরিমাণ সম্পদ অর্থ টাকা সে কি করবে গরিব স্কিনকে দান করে দেবে যেমন উদাহরণস্বরূপ ধরে নিলাম পঁচাত্তর টাকা এগুলো তো সর্বনিম্ন ফিতরা হলো পঁচাত্তর টাকা চিটাগাং এবং ঢাকা এখনো সিলেটের খবর আমার কাছে আসে নাই সিলেটের বাজার দরের হিসাব তো পঁচাত্তর টাকা সর্বনিম্ন ঢাকাতেও পঁচাত্তর টাকা সর্বনিম্ন ফিতরার পরিমাণ সিলেটারটা এখনও জানি নাই সিলেটারটা উলামাই কারামরা বাজার পর্যবেক্ষণ করে এখনও সিদ্ধান্ত দেন নাই দিলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেবো সিলেটের বাজার দর হিসাবে সর্বনিম্ন কত টাকা সর্বোচ্চ তিন হাজার টাকা সর্বোচ্চ কি তিন হাজার টাকা হতে পারে যে একদম কম সম্পদের মালিক তার জন্য সর্বনিম্ন পঁচাত্তর টাকা যে কিছু উপরের লেভেলের কিছু সম্পদ বেশি সে কি করবে খেজুরের হিসাবে দিবে কিসমিসের হিসাবে দিবে পনিরের হিসাবে দিবে কারো জন্য তিনশো টাকা আসবে এক ফিতরা কারো জন্য নয়শো টাকা আসবে কারো জন্য ষোলোশো টাকা আসবে কারো জন্য তেইশশো টাকা আসবে বাইশশো বা তেইশশো এরকম চিটাঙ্গে বাইশশো আর ডাকাতে তেইশশো যাই হোক ধরে নিলাম একজন মোটামুটি সম্পদশালী মোটামুটি কম কম সম্পদ তার জন্য সর্বনিম্ন কি পঁচাত্তর টাকা এখন সে কি করবে এক রোজার পরিবর্তে একটা ফিদিয়া দিবে এক পঁচাত্তর আর ছয় নামাজের জন্য আরো ছয় পঁচাত্তর কারণ সে নামাজও পড়তে পারতেছে না রোজা যেরকম ভাবে রোজার রোজার ফিদিয়া দিতে হয় নামাজেরও ফিদিয়া দিতে হয় আমরা জানি না আমরা অনেকে এটা জানি না যে নামাজেরও কি করতে হয় ফিদিয়া দিতে হয় এমনি আমরা নামাজ পড়ি পাঁচ বেলা পাঁচ অক্টের নামাজ পড়ি কিন্তু ফিদিয়া দেওয়ার বেলায় হয় ছয় অক্ট ছয় বেলার ছয় ছয় অক্টের ফিদিয়া দিতে হয় ফজর জোহর আসর মাগরিব এশা বিতির কয়েকট হইল ফজর জোহর আসর মাগরিব এশা আর বিতির কয়েকটা হইল ছয়টা ছয়টা ছয় পঁচাত্তর ছয় পঁচাত্তরে কত হয় দুই দুই পঁচাত্তরে হয় দেড়শো আর চার পঁচাত্তরে হয় তিনশো আর আরো দেড়শো তিনশো আর দেড়শো সাড়ে চারশো চার সাড়ে চারশো প্রতিদিন হলো শুধুমাত্র নামাজের ফিতিয়া একদিনের নামাজের ফিতিয়া একবার একদম নিম্ন নিম্ন হলো নিম্ন পরিমাণ সাড়ে চারশো টাকা প্রতিদিন ফিতিয়ার পরিমাণ হলো শুধুমাত্র নামাজের ফিতিয়া হলো সাড়ে চারশো এর সাথে রোজার ফিতিয়া আরো পঁচাত্তর টাকা যোগ হবে তাহলে কত হবে পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ টাকা নামাজ এবং রোজার ফিদিয়া হবে একদিনে পাঁচশো পঁচিশ টাকা একদম নিম্নে আর যদি তিনশো টাকা করে হিসাব করি তাহলে তিনশো আঠারো তিন সাথে একুশ একুশশো টাকা নামাজ এবং নামাজ এবং রোজার যারা একটু সম্পদশালী বেশি তাদের জন্য তিনশো টাকা করে হিসাব করলে একুশশো টাকা একদিনে একদিনের আসবে একুশশো টাকা দুই হাজার একশো টাকা এগুলো ফিতিয়ার হিসাব আমরা অনেকে জানি না এগুলো জেনে নেব একজন মানুষ অসুস্থ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে তার আর কোনো আশা নাই সে সামনে রোজা রাখতে পারবে অর্থাৎ এই রোজা চলে যাবে চলে গেছে সামনে আবার সে কাজা করতে পারবে এর কোনো আশা নাই এরকম কোনো অবস্থা নাই যে সে আবার সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে আবার রোজার কাজা করবে এরকম কোনো আশা নাই আশা রাখা যায় না এই ব্যক্তি কি করবে ফিদিয়া দিবে এখন কথা হলো এখন ওই ব্যক্তিটা গরিব সে নিজেই মিসকিন তার কোনো সম্পদ নাই সে ফিতিয়া দিবে কেমনে মনে করো টাকা পয়সা নাই একজন মানুষের কাছে একজন মানুষের কাছে কি নাই টাকা পয়সা নাই ফিতিয়া দেওয়ার মতো তৌফিক তার নাই কারণ ফিতিয়া দেওয়ার মতো যদি তৌফিক না থাকে এই অবস্থায় সে প্রতিদিন পাঁচশো পঁচিশ টাকা করে আদায় করবে কেমনে করবে ফিদিয়া তো নামাজ এবং রোজার একদম নিম্নতে হিসাব হলো পাঁচশো পঁচিশ টাকা একদিনের ছয় অক্টের নামাজ আর রোজা সাত সাতটা মিলে হয় পাঁচশো পঁচিশ টাকা এখন এটা এত টাকা নাই এক টাকাও নাই তার কাছে মনে করেন পাঁচ টাকাও নাই পঁচিশ টাকাও নাই সে পাঁচশো পঁচিশ কেমনে দেবে তার জন্য শরীরের হুকুম হলো নাই তো কি করবে আল্লাহ তালা তাকে সম্পদ দেন নাই সে এখন আল্লাহ তালার কাছে ক্ষমা ইস্তেক বার করবে ইস্তেক বার করবে ইস্তেক বার করবে আল্লাহ আমার তৌফিক নাই আমার সামর্থ্য নাই রোজাও রাখতে পারতেছি না নামাজও করতে পারতেছি না ফিদিয়াও আদায় করতে পারতেছি না আমার তৌফিক নাই যদি আমার তৌফিক থাকতো আমার যে সম্পদ থাকতো আমার টাকা পয়সা থাকতো তাহলে আমি ফিদিয়া দিতাম এখন আমার অবস্থা নাই এরকম দেওয়ার মতো তৌফিক আমার নাই হে আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ তালা মাফ করে দেবেন তার জন্য ফিদিও লাগবে না তার জন্য কি লাগবে না ফিদিও লাগবে না সে আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চাইতে পারবে না সে ক্ষমাও চাইতে হবে তখন সে ক্ষমাও চাইবে না আর কি করবে শরীয়ত শরীয়ত আর কত সহজ করবে মানুষের জন্য এলো ফিদিয়া এখন আসেন আমরা কাজা কাজা বুঝি রোজার কাজা রোজার কাজা হলো এক রোজার পরিবর্তে এক রোজা রাখা এটা হলো কাজা যেমন আমি রোজা রাখছি আমি সুস্থ মানুষ উদাহরণস্বরূপ আমি সুস্থ মানুষ আমি রোজা রাখছি দিনের বেলা হঠাৎ আমি এমন এক অসুখ আমার হলো অসুস্থতা হয়ে গেল যে অসুস্থতার কারণে আমাকে এই মুহূর্তে ওষুধ খেতে হবে এই মুহূর্তে আমাকে কি করতে হবে কিছু খেতে হবে ডাক্তার বলতেছে তুমি এই মুহূর্তে তুমি পানি খেতে হবে পানি খেয়ে বা কিছু খাবার খেতে হবে খাবার খেয়ে ওষুধ খেতে হবে ওষুধ না খেলে তুমি তোমার জীবন প্রাণ নাশের আশঙ্কা তোমার জীবন চলে যাওয়ার আশঙ্কা আছে তাহলে এই মুহূর্তে আমাকে কি করতে হবে অপারক অবস্থা আমি তো রোজা রাখছি সারাদিন রোজা রাখার জন্যই তো রাখছি বাঙ্গার জন্য না কিন্তু এখন অপারক হয়ে আমাকে কি করতে হচ্ছে রোজা ভাঙতে হচ্ছে এখন তো রোজা ভেঙে ফেললাম ইচ্ছাকৃতভাবে না অপারক অবস্থায় অপারক অবস্থায় অপারক অবস্থায় না পেরে মাজুর অবস্থায় আমি কি করছি রোজা ভাঙছি শরীয়তের হুকুম হলো এই রোজা বাঙ্গার কারণে আমাকে তো এই রোজার কাজা আদায় করতে হবে যখন আমি সুস্থ হব রমজান মাসে তো রোজা ফরজ রমজান মাসে কি আর কাজা আদায় করা যায় রমজানের প্রত্যেকটা রোজাই তো ফরজ রমজান মাস শেষ হওয়ার পরে অন্য সময় যে পাঁচ দিন রোজা রাখার নিষেধ ওই পাঁচ দিন ব্যতীত অন্য দিন আমি কি করবো এই রোজার কাজা আদায় করব এক রোজা বাংসি বা দুই রোজা ভাঙছি বা তিন রোজা ভাঙছি বা পাঁচ রোজা আমি রাখতে পারি না অসুস্থতার কারণে রমজানের মাসের পরে আমি সুস্থ আছি আমি আরো পাঁচটি রোজা পাঁচটার পরিবর্তে পাঁচটা দুইটার পরিবর্তে দুইটা একটার পরিবর্তে একটা এই যে আমি যে কয়টা রোজা আমি রাখতে পারলাম না অসুস্থতার কারণে ওই কয়টা রোজা রাখলাম ওইটাকে বলে কাজা এটাকে বলে কি কাজা এর দ্বারা আমার কোনো সব কমবে না রমজান মাসে রোজা রাখলে যে পরিমাণ সব পাইতাম অন্য মাসে রোজা রাখলে আমার জন্য সেই পরিমাণ সব হবে ইনশাল্লাহ কারণ আমি অসুস্থতার কারণে রাখতে পারলাম না এখন আসেন কাফারা মনে করুন আমি সুস্থ মানুষ ভালো মানুষ কোনো অসুস্থ অসুখ নাই অসুস্থতা নাই আমি রোজা রাখছি রোজা রাখে দিনের বেলা এমনি আমার মনে চাইছে রোজা ভেঙে গেলি এমনি ইচ্ছাকৃতভাবে কি কি করলাম মনে চাইছে আমি রোজা ভাঙবো ভেঙে ফেললাম ইচ্ছাকৃতভাবে অথবা ভাবে স্বামী স্ত্রী নিরামিষা করলাম তাহলে স্বামীর রুজাও ভেঙে গেল স্ত্রীর রুজাও ভেঙে গেল পুরুষের রুজাও ভাঙলো মহিলার রুজাও ভাঙলো এখন কাজাও হবে আর আসবে কাপড়াও আসবে ভাবে রোজা বাড়ছে কাজাও আসবে কাপড়াও আসবে কাজা তো বুঝলাম একটার পরিবর্তে আর একটা এটাকে বলে কাজা আর কাপড়া হলো একটার পরিবর্তে ষাটটা ষাটটা বুঝেন দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এই ষাট নিয়ম আছে প্রথম থেকে শুরু করবে আর একাধারে ষাটটা রাখতে হবে একাধারে একাধারে বুঝেন মাঝখানে একটাও বাদ দেওয়া যাবে না মাঝখানে যদি কোনো কারণে একটা বাদ দেওয়া বাদ দেওয়া হয় তাহলে আবার প্রথম থেকে এক থেকে শুরু হবে এক থেকে আরো ষাট ইচ্ছাকৃত মতো একটা রোজা ভাঙ্গুক অথবা দুইটা রোজা ভাঙ্গুক অথবা তিনটা রোজা ভাঙ্গুক কাপড়া একটাই আসে কাপড়া কয়টা আসে একটাই আসে একটা কি ষাটটা রোজা রাখা এখন একজন মানুষের সামর্থ্য নাই শক্তি নাই সক্ষমতা নাই সে ষাটটা রোজা রাখবে একাধারে সে কি করবে তাহলে তুমি কি করো ষাটজন স্কিনকে মিসকিনকে দুই বেলা পেট পরে ভাত খাওয়াও ষাট জন মিসকিনকে পেট ভরে ভাত খাওয়াও অথবা একজন মিসকিনকে প্রতিদিন দুই বেলা করে ভাত খাওয়া ষাট দিন ষাট জন মিসকিনকে একদিন অথবা একজনকে ষাট দিন দুই বেলা করে পেট ভরে ভাত খাওয়াও এটা হলো তোমার কাফারা এখন একজন মানুষের সামর্থ্য নাই কি করবো একজন মানুষের রোজা রাখার সক্ষমতা নাই আর ষাটজন মিসকিনকে খাওয়া কি সে নিজেই মিসকিন মনে করুন সে নিজেই মিসকিন তো কি করবে ওই সে কি করবে আল্লাহর কাছে ক্ষমা ক্ষমা চাইবে সে আল্লাহ তাল্লার কাছে ইস্তেকবার করবে ক্ষমা চাইবে আল্লাহ আমার সামর্থ্য নাই আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন ইনশাল্লাহ আল্লাহ তালা মাফ করে দিবেন এই হলো রোজার ফিদিয়া রোজার কাজা আর রোজার কাফারার কিছু সংক্ষিপ্ত আলোচনা আর সামনে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো সামনে ঈদ উল ফিতরের সময় ফিতরার আলোচনা জাকাতের আলোচনা কিছু আলোচনা আসবে সামনে সামনের জুম্মায় না সামনের জুম্মায় হলো এতে কাপ এবং সবে কদর আলোচনা সামনে আসবে সবে কদর আলোচনা এরপরের জুম্মায় আরো দুইটা জুম্মা আছে রমজান মাসে আরো দুইটা জুম্মা আছে শেষ জুম্মায় ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দিলে ইয়ের আলোচনা হবে কি কয় জাকাত ফিতরা এগুলোর আলোচনা হবে ইনশাল্লাহ এই মাসের আল্লাহ রাবুল আলম রোজা রাখাকে ফরজ করেছেন এবং এই মাসের তারাবির নামাজ হল শূন্যতে মাক্কাটা যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় ইমান আছে ইমানদার এবং সে সোয়াবের আশা রাখে সোয়াবের আশায় সে কি করে সে রোজা রাখে এবং তারাবের নামাজ পড়ে তামাং সোয়ামাহু অকামাহু ইমান আহু ইহতিসাবান সে এমন ভাবে থেকে পবিত্র হয়ে নিষ্পাপ মাসুম হয়ে যায় যেন সে আজকে তার মায়ের পেট থেকে বের হয়ে আসলো আজকে যদি কোনো সন্তান কোনো শিশু মায়ের পেট থেকে মায়ের গর্ভ থেকে বের হয়ে আসে তাহলে তার কোনো গুণা আছে সে নিষ্পাপ মাসুম ঠিক তেমনি ভাবে ইমানের সাথে সোয়াবের আশায় কেউ যদি রোজা রাখে তারাবির নামাজ পড়ে অন্যান্য আবাদত বন্দি করে গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে তাহলে সেও ঠিক তেমনি ভাবে ওই মাসুম শিশুর মতো সেও নিষ্পাপ মাসুম হয়ে যাবে ইনশাআল্লাহ অন্য আদেশে রসুল করিম সাল্লাহ ফরমান من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় এই মাসে রোজা রাখবে তার পিছনের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন ومن যে ব্যক্তি এই মাসে ইমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়বে এবং অন্যান্য ইবাদত বন্দী করবে অন্যান্য নামাজ আদায় করবে আল্লাহ পাক রাব্বুল তারও পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এখানে সমস্ত গুণা দ্বারা আমি বারবার বলছি অনেক আগে বলছিলাম এর দ্বারা উদ্দেশ্য কি সগিরা গুণা এই উদ্দেশ্য সবিরা গুণা উদ্দেশ্য ছোট ছোট গুণা এমনি মাফ হয়ে যায় আর কবিরা গুনার জন্য তবা করতে হয় আর আল্লাহ চাইলে আল্লাহ যদি চান তাহলে তবা ছাড়াও আল্লাহ তালা কি করতে পারেন কবিরা গুণা মাফ করতে পারেন এটা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ চাইলে আল্লাহ তালা চাইলে কি করতে পারেন তবা ছাড়াও কবিরা গুণা মাফ করতে পারেন এটা আল্লাহ তালার এখতিয়ার অন্য হাদিসের আসলে কারিম সাল্লাহ ফরমান আসিয়াম কোরআন রোজা এবং কোরআন এই মাস রমজান মাস আর কোরআন এই দুইটা একটা আরেকটার সাথে পুরাপুরি সম্পর্ক আছে কারণ এই মাসে কোরআন নাজিলের মাস এই মাস কি মাস কোরআন নাজিলের মাস শাহরু কোরআন রমজান মাসে আল্লাহ পাক রব্বুল মাহফুজ থেকে প্রথম আসমানে এই কোরআন নাজিল করছেন কোরআন শরীফকে নাজিল করা হয়েছে পরবর্তীতে তেইশ বছরে দুনিয়াতে আসছে যাই হোক রমজান যারা রোজা রাখে রমজান মাসে যারা রোজা রাখে অন্যান্য বন্দি করে রাতের বেলা কোরআন শরীফ তেলাওত করে নিজে তেলাওত করতে পারে না তেলাওত শুনে আসরের পরে হাবিজ চাওড়া তেলাওত করেন তেলাওত শুনে তারাবির নামাজে নিজে নিজে খতম পড়াতে পারে না পড়তে পারে না নিজে খতম করতে পারে না তারাবির নামাজে কিন্তু আফিসের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খতম শুনে তারাবির নামাজে আফিসের পিছনে কি করে তারাবির নামাজে কোরআন শরীফ শুনে তাদের জন্য সব আর কোরআনও আবদি রোজা এবং কোরআন আল্লাহ কাবুল আলমিনের দরবারে বান্দার জন্য সুপারিশ করবে বান্দার জন্য কি করবে রোজা সুপারিশ করবে কোরআন কি করবে সুপারিশ করবে কি সুপারিশ করবে মানাত বিন্নাহারি ফাশাফিয়ানি ফিহি হে আমার পরওয়ারদিগার রোজা সুপারিশ করতেছে হে আল্লাহ আমি আপনার এই বান্দাকে দিনের বেলা রোজা সুপারিশ করতেছে কি সুপারিশ করতেছে হে আল্লাহ আমি আপনার বান্দাকে দিনের বেলা খানা পিনা থেকে বিরত রাখছি স্বামী স্ত্রী মিলামিশা থেকে বিরত রাখছি দিনের বেলা হে আল্লাহ আমি আপনার কাছে তার রাতের তাকে জান্নাতে দেওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ আমি আপনার কাছে সুপারিশ করতেছি রোজা সুপারিশ করতেছে তারপরে কোরআন শরীফ যারা তেলাওয়াত করে বেশি বেশি রমজান মাসে বেশি তেলাওয়াত বাড়িয়ে দেয় অথবা নিজে কোরআন শরীফ পড়তে পারে না তেলাওয়াত করতে পারে না যারা তেলাওয়াত করে তাদের তেলাওয়াত শুনে তেলাওয়াত করলে যে সোয়াব তেলাওয়াত শুনলেও সেই সোয়াব তেলাওয়াত নিজে করতে পারি না তেলাওয়াত শুনবো হাবিচাবদের তেলাওয়াত শুনবো আসরের পরে তেলাওয়াত শুনবো তারাবির নামাজের তেলাওয়াত শুনবো ওয়াই আকুল কোরআন মানা আতহন্না মাবিন বিল্লাইলি আমি আপনার এই বান্দাকে সে কোরআন তেলাওয়াত করছে নামাজে দীর্ঘ সময় বিশ রাখা তারাবির নামাজ পড়ছে দীর্ঘক্ষণ আমি রাতের বেলা তাকে জাগিয়ে রাখছি নামাজের মধ্যে সে কি করছে রাতের বেলা জেগে জেগে আমাকে সে তেলাওয়াত করছে হে আল্লাহ আমি তার পক্ষে আমি আপনার কাছে সুপারিশ করতেছি এখন তো রোজা সুপারিশ করলো আল্লাহ তালার কাছে কোরআনে সুপারিশ করলো আল্লাহ তালার কাছে ফলাফল কি হলো সুপারিশের ফলাফল জানা দরকার না যে দ্বারা ফলাফল কি হলো আল্লাহ তারা কি করলেন সুপারিশ শুনে রোজার সুপারিশ শুনলেন কোরআনের সুপারিশ শুনলেন একজন বান্দার পক্ষে সুপারিশ করলো তারপরে আল্লাহ তালা কি ফেসলা করলেন আল্লাহ তালা ফেসলা করলেন হে রোজা তুমি আমার বান্দার জন্য সুপারিশ করতেছ তাকে দিনের বেলা তুমি খানা পিনা থেকে বিরত রাখছো গুনাহের কাজ থেকে সে তুমি বিরত রাখছো হে কোরআন তুমি রাতের বেলা তুমি ঘুম থেকে তাকে বিরত রাখছো সে বেশি বেশি তোমাকে তেলাওয়াত করছে তোমরা উভয়ে জেনে রাখো আমি তোমাদের উভয়ের সুপারিশ কবুল করে নিলাম পায়ুষা সাহান উভয়ের সুপারিশ দুজনের সুপারিশ আল্লাহ তালা কি করলেন কবুল করলেন মানে কি মানে আল্লাহ তালা বান্দাকে মাফ করে দিবেন আর তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন তাকে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবেন এজন্য আমাদের সমস্ত এবাদত বন্দেগী আল্লাহ পাক রাবুল আলমিনের সন্তুষ্টির জন্য এবং আল্লাহ পাক রাবুল আলমিনের জামন্দির জন্য এবং আমার রূপ দেখানোর জন্য না মানুষ বলবে আমাকে বড় আলিম বড় দানবা দানবীর এরকম বড় বড় উপাধি দিবে আমাকে লোকের লোকেরা এজন্য না আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য যারা বন্দেই করবে নামাজ পড়বে আল্লাহ পাক রাবুল আলমিন তাদেরকে এরকম ভাবে সব দিয়ে দিবেন একাদিসে আসছে রসুল করিম সাল্লাহ ফরমান মা মিন মুসাল্লিন ইল্লা وملك عن يمينه وملك عن يساره فإن أتمها رجا بها وإن لم يتمها ضرب بها على وجهه যখন কোন মুসল্লি মুসল্লি বুঝেন মুসল্লি কাকে বলে যে নামাজ পড়ে তাকে কি বলে মুসল্লি বলে নামাজকে আরবিতে সলাপ বলে আর যে সলাপ আদায় করে তাকে কি বলে মুসল্লি বলে মামিন মুসল্লিন যখন মুসল্লি নামাজে দাঁড়িয়ে যায় হুজুর সাল্লা হেসাদ ফরমাইতেছেন যখন মুসল্লি নামাজে দাঁড়ায় ইল্লা ওমালাকুন আইয়ামিনিহি ওমালাকুন আইয়াসারিহি একজন ফেরেস্তা তার ডান পাশে এসে দাঁড়ান আর একজন ফেরেস্তা তার বাম পাশে এসে দাঁড়ান আমাদের ডান কাঁধে একজন ফেরেস্তা আছেন বাম কাঁধে একজন ফেরেস্তা আছেন কিরামান কাতিব এগুলো না এক্সট্রা আরো দুইজন ফেরেস্তা আছেন কিরামান কাতিবিন তো সবসময় থাকেন কিরামান কাতিবিন ডান কাঁধে একজন বাম কাঁধে একজন সবসময় থাকেন আর যখন মুসল্লি নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর সাথে সাথে দুইজন ফেরেস্তা তার দুই পাশে এসে দাঁড়িয়ে যান সে একাকে নামাজ পড়ুক জামাতের সাথে নামাজ পড়ুক যে কোনো অবস্থায় নামাজ পড়ুক নামাজে যখন নামাজে দাঁড়াবে সাথে সাথে দুইজন ফেরেস্তা তার দুই পাশে দাঁড়িয়ে যাবে তাদের কাজ কি এই দুই ফেরেস্তা কি করেন কেন দাঁড়ান এসে ফাইন আতাম্মাহা আরাজা বিহা এই দুই ফেরেস্তার কাজ হলো তারা লক্ষ্য রাখেন যে এই নামাজের নামাজ কেমন হয় নামাজের নামাজ কেমন হয় নামাজের নামাজ যদি পরিপূর্ণ হয়ে যায় সমস্ত রুকু সেজদা ঠিকভাবে আদায় করে তাড়াহুড়ো করে না রুকুতে যাওয়ার আগেই দাঁড়িয়ে যায় সেজদায় যাওয়ার আগেই বসে যায় আবার বসতে বা বসতেই আবার সেজদায় চলে যায় মানে তাড়াহুড়ো করতেছে ওয়াজিব চলে যাচ্ছে আমি জানি না আমার নামাজের ওয়াজিব চলে চলে যাচ্ছে তাড়াহুড়ো করা শুরু করছে নামাজের মধ্যে নামাজ নষ্ট করে দিল পরিপূর্ণ হলো না যার নামাজ সুন্নত ওয়াজিব মুস্তাহাব সমস্ত অজু পবিত্রতা সব কিছু ঠিক রেখে সুন্নত ঠিক রেখে মুস্তাহাবাদ ঠিক রেখে ওয়াজিবাদ ঠিক রেখে ফরজিয়াত ঠিক রেখে সব কিছু ঠিক রেখে যে নামাজ পরিপূর্ণভাবে দুই রাখার নামাজ আদায় করলো বা যে কয় রাখাত সে নামাজ সে পড়লো নামাজ পড়ার শেষ করার সাথে সাথে এই দুই ফেরেস্তার কাজ কি এই দুই ফেরেস্তার কাজ হলো এই নামাজকে নিয়ে আসমানের উপরে আল্লাহ তালার দরবারে চলে যাওয়া উপরে চলে যাবে ফাহিন আতাম্মাহা আরাজা বিহা যখন নামাজ শেষ হবে সাথে সাথে এই দুই ফেরেস্তার কাজ হলো এই নামাজ তারা উপরে চলে যাবে অর্থাৎ নামাজ কবুল হবে ওয়াইল্লাম ইতিম্মাহা যদি নামাজ পরিপূর্ণ না হয় মুসল্লির নামাজ যদি পরিপূর্ণ না হয় অসম্পূর্ণ থেকে যায় দরাবা বিহা আলা ওয়াজহিহি ওই দুই ফেরেস্তা কি করেন এই নামাজকে পুরাতন কাপড়ের মতো পেঁচান পেঁচিয়ে ওই নামাজের মুখে মেরে চলে যান ওই নামাজের মুখে মারে যা তোর নামাজ নিয়ে তুই যা এই নামাজ অর্থাৎ কি মানে কি মানে এই নামাজ আমার কবুল হইল না এই নামাজ আমার সোয়াবের কারণ হইল না বরং আরো গুনায়ের কারণ হলো এই জন্য আমরা নামাজ কিভাবে আমি প্রথম আমি প্রথম দিকে এগুলো বলছি নামাজের ওয়াজিব সুন্নত ফরজ এইসব কিছু আলোচনা করছি কিভাবে দুই রাখাত নামাজ পড়তে এগুলো বলে দিছি তারপরেও আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন নজর আমি কিভাবে নামাজ পড়বো আমার এখানে একটু খটকা লাগতেছে আমার এই জায়গায় একটু আমার খটকা লাগ স্বর্ণের কিছু নাই লজ্জার কিছু নাই শিকার কোনো বয়স নাই শিকার কোনো শেষ নাই জানার কোনো বয়স নাই জানার কোনো শেষ নাই একদম যত বড়ই বড়ই হই আমাকে আরো বেশি জানতে হবে আমি যত জ্ঞানবান হই না কেন জ্ঞানী হই না কেন আমাকে যত জ্ঞানী যে যত বেশি জ্ঞানী হবে সে বলবে আমাকে আরো জানতে হবে আর যে কিছুই জানে না সে মনে করে আমি সবচেয়ে জ্ঞানী সে জানে না কিছু সে মনে করে কি আমি সব জানি আর যে যত বেশি জানতে থাকবে জানতে জানতে জানতে জানতে শেষ পর্যায়ে গিয়ে বলে আমি তো কিছুই জানি না যে যত বড় জ্ঞানী হয় সে কি বলে কি মনে করে সে মনে করে আমাকে অনেক কিছু এখনো জানার বাকি আছে এই জন্য জানার কোনো শেষ নাই জানার কোনো বয়স নাই যে কোনো বয়সে কোনো লজ্জা সরমের কিছু নাই শরীয়তের মাসলা মাসাইল শিকার জানা কোনো লজ্জার বিষয় নাই যে কোনো বিষয় নামাজ সাধারণ বিষয় হোক অজু হোক নামাজ কিভাবে পড়তে হবে কিভাবে আদায় করতে হবে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ আমি বলে দেবো আল্লাহ পাক রাবুল আলম আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক আতা ফরমান আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন